হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওর্স চলে আসলাম ইউটিউব মার্কেটিংয়ে ভিওর্স অনেক আগের থেকেই নিয়ত করেছিলাম ইউটিউব মার্কেটিং শিখবো ইউটিউব মার্কেটিং শেখাবো তো ভিওর্স আমি যেটুকু পারি সেটুকু আপনাদের জন্য চেষ্টা করে শিখে যাব তো ভিওর্স আমি আজ আপনাদের শেখাবো কিভাবে একটা অফিসিয়াল টিপস পাবে অফিসিয়াল তারিখ মানে ইউটিউব একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলবেন তো ভিউজ এর জন্য আপনাকে প্রথমত মেন যেটা লাগবে সেটা অবশ্যই অবশ্যই আপনার একটা জিমেল আইডি থাকতে হবে তা না হলে আপনি কখনো ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমি এখন ইউটিউব চ্যানেলটা খুঁজতে যাই তো এর জন্য প্রথমত আপনার কম্পিউটার ল্যাব অথবা ফোনের ব্রাউজার অপশানে যেতে হবে আমি যেহেতু আমার ইউসুফ ব্রাউজার ইউসুফ ব্রাউজার আপনার যদি মজিলা থাকে আপনি মজিলা যাবেন অপারেশন অপারে যাবেন ভিউয়ার্স প্রথমে তো ইউসুফ ব্রাউজারটা ওপেন করতে হবে লোড নিচ্ছে তারপর আপনার এখানে ইউটিউব লিখলেও লিখলে চলবে অথবা ইউটিউব আমার ইউটিউব এখানে সেভ সেভ করা আছে তাই আমি এখানে ইউটিউবে ক্লিক দিলাম আর ভিউয়ার্স প্রথমত আমি এখানে গ্রামে বসবাস করি তাই আমাদের নেটওয়ার্কে একটু খুব প্রবলেম হয় আমার এখানে অফ লাইন নাই হুম একটু একটু সময় নেবেই ভিউর্স ডট কম আমি নতুন যা চ্যানেলটি খুলে যাচ্ছি সেই মেইলে যাইতেছি আমি একটু ওয়েট করেন mobile pro gmail dot com এটা আমার মেইল এটা শুধু আমি আমার আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল খোলার জন্য এই মেলটা আমি করে খুলেছি তো ভিওর্স ইউটিউবটা খোলার জন্য প্রথম আপনাকে যেতে হবে সেভ দিয়ে রাখলাম সাইন আপে মানে সাইন ইন ভিওর্স প্রথমে সাইন বি ক্লিক করতে হবে do not login আগে ইউটিউব চ্যানেল ছিল ওটার জন্য এটাই আমার ইমেল ভিওর্স তুমি এই সাইটে এই অম এম অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে ক্যারেট স্টুডিও ক্যারেট স্টুডিওতে ক্লিক করতে হবে দেখেন you must create channel to upload videos তো এখানে ইউটিউব আপনাকে বলতেছে যে আপনি যদি কোনো ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে ইউটিউব চ্যানেল খুলতে হবে তো ভিউয়ার্স এর জন্য আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম তো ভিওর্স এখানে আপনার মেন হলো আপনি কি নাম দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলতে চান সেই চ্যানেলের নামটা দিতে হবে তো আপনাদের যার যা চয়েস মতো নাম দেবেন এবং দেখে নেবেন ইউটিউবে আরও গুগলে সার্চ করে দেখবেন সেই একই নামটা আছে কিনা তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো ভিওর্স আমি আমার চ্যানেলের নাম দেব C mobile A tech mobile pro P R O এটা আমি গুগলে সার্চ দিয়েছি এরকম কোনো ইউটিউব চ্যানেল নেই তাই আমি এই চ্যানেলটাই এই নেমটাই বেছে নিলাম তারপর তো প্রথমত আপনাকে ক্রিকেট চ্যানেলে যেতে হবে ক্লিক করতে হবে একটু লোড নেবেই waiting two hours can এখানে লেখা আছে explore the new YouTube studio গোইট মানে আপনার চ্যানেলটা নতুন খোলা হলো গোইট ক্লিক করতে হবে আপনার দিতে হবে ড্যাশবোর্ডে মানে আপনার ইউটিউবের সকল জিনিস থাকবে ড্যাশবোর্ড আসলে ইউটিউবের ড্যাশবোর্ডটাই হচ্ছে মেইন আপনার চ্যানেলের ক্লোজ ভিডিও সো এখান থেকে কোনায় যেতে হবে এখানে যেতে হবে মাই চ্যানেল ভিওর্স ইউটিউবকে সৌন্দর্য করে ইউটিউব চ্যানেল আর্ট এবং ইউটিউব আইকন তো ভিওর্স যদি ইউটিউব চ্যানেল আর্ট আর ইউটিউব আইকন না দেন তাহলে কখনো আপনার চ্যানেলটা সৌন্দর্য দেখাবে না এবং আপনার চ্যানেলটা কখনো কেউ মার্জিত মনে করবে না তো এর জন্য প্রথমত আপনাকে যেটা হচ্ছে ইউটিউব আইকন ভিউয়ার্স এটা আমি অলরেডি আগে থেকে একটা ব্যানার বানিয়ে রেখেছি তো আপনারা যারা ইউটিউব ব্যানার বানাননি তারা বানিয়ে নেবেন আর দু একের ভিতর আমি ইউটিউব চ্যানেলের কীভাবে ইউটিউব ব্যানার বানাবেন তার এটা দেব তো প্রথম কারণ ভিউয়ার্স একটু ওয়েট করেন একটু লোড নেবে আমি আগে বলেছি আমাদের এটা গ্রাম তাই একটু লেট নেবেই তারপর বিশেষ করে আমার পিসিতে আমি উন্ডে এক্সপিটা মারিনি অনেক দিন হয়ে গেছে তাই একটু সাময়িকভাবে সমস্যা করিতেছে তো ভিওর্স ভিডিওটা আমি লং বানাইতে চাইনি কিন্তু ভিডিওটা লং হয়ে যাচ্ছে প্রথমত এই আপলোড ফটো ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার আইকনটা ডেস্কটপে রাখা আছে আমার এই যে নিউ হোল্ডার টু এ ডেস্কটপে আমার এই আইকনটা আমি অলরেডি আগে বানিয়ে ফেলেছি তো আপনারা যারা বানাননি তারা ফটোশপ সিএস দিয়ে অথবা মোবাইলে পিক্সেল পিক্সার্ট আছে এগুলো দিয়ে এগুলোতে বানাবেন যদি না বোঝেন পরবর্তী টিপস আমার আছে কিভাবে আপনি চ্যানেল আর্ট অথবা কিভাবে আপনি চ্যানেল আইকন লোক বানাবেন আর বিশেষ করে ভিউয়ার্স যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউবে কখনো কারো কোনো জিনিস কপি করে আপলোড দেবেন না তাহলে কিন্তু আপনি কপিরাইট বা স্ট্রাইক রেট খেতে পারেন এবং আপনার চ্যানেলটা সাসপেন্ডেড হতে পারে তো ভিউয়ার্স আপলোড হচ্ছে শিওরস ভিডিওটা আপলোড হলো না সো আমি আরেকবার ট্রাই করতেছি আমার মনে হচ্ছে যে আমার ইমেজের সাইজটা বড় হয়েছে সেই জন্য কাজ করলো না তো সো আমি আরেকবার দেখতেছি রং করে ও সো গাইস এর উপরেটা হবে সরি সরি আমি ভুলে ওটা করে ফেলেছিলাম মানে নিচে যেটা ছিল সেটা আমার কভার ফটো এখন ভিউর্স হয়ে গেছে এটা আমি এখন মাপ মতো করে নেব ডোনে ক্লিক করে দেবেন এটা হলো চ্যানেল আইকন ভিউয়ার্স আমার চ্যানেল আইকনটা সেভ হয়ে গেছে এখন আমি সেভ করব চ্যানেল চ্যানেলের মেইন কভার ফটো তো ভিউয়ার্স আমি আবারও ড্যাশবোর্ডে যাব ভিউয়ার্স আমি আগে বলেছি ইউটিউবে কিন্তু ড্যাশবোর্ডটাই mean? ডাশবোর্ডে যাবো একটু সমস্যা অনেক হচ্ছেই আমি বুঝতেছি oh my god is voice VD এখান থেকে ব্যাগে যাবেন কেটে দেবেন আমি এগুলো কেটে দিলাম আপনি ভিওর্স আবার আপনার ইউটিউব ব্রাউজারে অথবা অপেরা অথবা মজিলা ফাউসে ইউটিউবে যাবেন আমি কিন্তু আগেও বলেছি ভিওর্স আমাদের গ্রাম এখানে আমার ওয়াইফাই নাই আমার এটা কারণ ফোন দিয়ে সেজন্য চলো একটু সমস্যা হবেই তো এখানে আমার চ্যানেলটা অলরেডি খোলা গেছে আমি চ্যানেলটা দেখেন এখানে চ্যানেল আইকন ফটো দিয়েছি এই বাম পাশের এই কর্নারে আসবেন এখানে এসে দেখবেন মাই চ্যানেল মাই চ্যানেলে ক্লিক করবেন দেখেন এখানে আমি আমার চ্যানেলের আইকনটা দিয়ে ফেলেছি এখন দেব আমি আমার চ্যানেলের কভার ফটোটা তার জন্য আপনাকে ক্লিক করতে হবে click art এখানে এখানে আছে upload photo your photo gallery photo আমি এখান থেকে সিল ফটো আমার ফটো তৈরি করা আছে আমি আগে বলেছিলাম এখানে আপনাকে select a photo from your কম্পিউটারে ক্লিক করতে হবে দেখুন আমার যে পেজি দেওয়াই আছে কিন্তু অবশ্যই এটা কিন্তু পঁচিশশো ষাট গুণন চোদ্দোশো চল্লিশ হতে হবে তাই আমার আইডিয়া দিয়ে এটা পঁচিশশো ষাট গুণ চোদ্দোশো চল্লিশ হবে আমারটা দেখুন হয়েছে এখানে আপনার সিলেক্ট করতে হবে সিলেটে ক্লিক করতে হবে এবং দেখুন সেভ হয়ে যাচ্ছে দেখছেন আমার চ্যানেল কভার ফটোটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে তো ভিওর্স এখানে ডান পাশের সেটিংয়ে ক্লিক করতে হবে কাস্টমাইজ দ্য লেয়ার চ্যানেল এখানে অনেকগুলো অপশন অফ থাকে এগুলো এগুলো অবশ্যই অন করে নেবেন এগুলো অবশ্যই অন করে নেবেন অন করে দিলাম এখানে সেভ দিবেন তো ভিওর্স আজকের মতো এ পর্যন্তই ভিউর্স আজ আমি দেখালাম আপনাদের কিভাবে একটা অফিসিয়ালভাবে ইউটিউব চ্যানেল খুলবেন তো ভিওর্স পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আসছি যে আপনি কিভাবে আপনি কিভাবে ইউটিউবটা ভেরিফাই করবেন তো ভিওর্স ভালো থাকবেন পরবর্তী টিপসে আসায় আমাদের সাথেই থাকবেন